হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির যেহেতু রিসেন্টলি এটি ভাইরাল হয়ে গেছে তো আমরা এই চ্যানেলটির আজকে মনিটাইজেশন অন করব তো দেখেন আমাদের কন্টেন্টগুলো রয়েছে এখানে প্রায় রিসেন্টলি কত কত ভিউ হচ্ছে আপনারা দেখতেই পারছেন তো এখন আমরা অ্যানালিটিক্সে চলে যাব অ্যানালিটিক্সে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে আমাদের বর্তমানে টু মিলিয়ন ভিউ রয়েছে এবং দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম একশো আটচল্লিশ ঘন্টা দেখাচ্ছে এবং টু মিলিয়ন তো আমরা এখন মনিটাইজেশন অন করবো যেহেতু মনিটাইজেশন অন করার অপশনটি চলে এসেছে আমাদের তো আমরা মনিটাইজেশন অন করব এবং এইভাবে আপনাদেরকে দেখিয়েও দিব আপনারা কিভাবে মনিটাইজেশন অন করতে পারেন তো আপনারা ক্রাইটেরিয়া পূরণ করার পর এরকম অবস্থা আসবে এরপর অ্যাপ্লাই নামে ক্লিক করে দেবেন এরপর এরকম তিনটা স্টেপ আসবে স্টেপ ওয়ানে আপনাদেরকে পার্টনার প্রোগ্রামের যে ওদের যে লেখাগুলো আছে বা টার্ম আছে সেই সেগুলো আপনাকে পড়তে হবে তো এটাকে অ্যাগ্রি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তো এগুলো আপনারা পড়ে নেবেন কীভাবে মানে এখানে বিস্তারিত লেখা আছে আপনাদের তো আমরা অ্যাকসেপ্ট টার্ম করে দিলাম তো এটি কিন্তু নট স্টার্টেড লেখা ছিল এখন কিন্তু এটি কনফার্ম হয়ে যাওয়ার কথা তো দেখা যাক এটি রিলোড নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টেপ ওয়ান ডান হয়ে গেছে এরপর আমরা চলে দেবো স্টেপ টুতে sign up for Google AdSense তো গুগল অ্যাডসেন্সের জন্য এখানে সাইন আপ করতে হবে তো আমি যেহেতু আমার একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে yes I have an existing অ্যাকাউন্টে আমি ক্লিক করে দেব যাদের নাই তারা no I have no existed অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই হয়ে যাবে তা আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তারপর হয়ে যাবে তো আমরা কন্টিনিউ ক্লিক করলাম oh. এরপর অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনসের উপর ক্লিক করে দিতে হবে আমাদের এরকম অবস্থা আসার পর এরপর এখানে অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে আমাদেরকে আমাদের আগের অবস্থায় তো আমরা ওয়েট করব কিছুক্ষণ তো বন্ধুরা দেখুন আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে দিয়েছে এবং নট স্টার্টের জায়গায় ডান লিখে আসবে এখন আর এখানে স্টেপ থ্রিতে দেখো যে গেট রিভিউড এটা কিন্তু ওরা বলে দিয়েছে যে YouTube will review your channel to make sure it complies with the YouTube content policies will email can you decision usually within a month this step will be in automatic after complete the first two step তো এখানে বলা হচ্ছে যে মানে ইউটিউব টিম আপনাদের চ্যানেলটিকে রিভিউ করে দেখবে যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তাহলে আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দেবে মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন পলিসির আন্ডারে যদি আপনার চ্যানেল ঠিক থাকে ঠিক থাকে থাকে সব তাহলে অটোমেটিক দিয়ে দেবে তো আমরা দুইটা স্টেপ ডান করে রাখলে তৃতীয় স্টেপটা অটোমেটিক ডান হয়ে যাবে ওরা বলছে এবং ইউজুয়ালি উইথিন এ মাস এক এক মাসের মধ্যেই করে দেবে তো বন্ধুরা আজকে দেখুন চার এপ্রিল দু আর চারটা বত্রিশ পিএম বাজতেছে এই টাইমে আমরা কিন্তু এটি করলাম এরপর আমরা দেখব যে আমাদেরকে কতদিন পর অ্যাডসেন্স দেয় অথবা মনিটেশন দেয় কি দেয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে এখানে আমাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছে YouTube welcome to the YouTube partner program as a YouTube partner you can তো আমি কি করতে পারবো সেগুলো দেখা দিছে তো দেখুন monetize your videos with ads and YouTube premium যেটা মানে সবাই মনিটাইজেশন যে জন্য অ্যাপ্লাই করে ভিডিও থেকে অ্যাড দেখে ইনকাম সেটাই get support by chat or email explore other monetization opportunities তো এগুলাই হচ্ছে কংগ্রেচুলেশন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে একবারে আমার চ্যানেলটিকে মনিটাইজ করিয়ে দেখিয়ে দিলাম হ্যাকিং ও টেকনোলজির যে ইউটিউব চ্যানেলটি সেটি আপনারা বুঝতে পারছেন কিভাবে একদিনে আমি এটাকে মনিটাইজেশন করে নিলাম তো আজকে হচ্ছে ছয় এপ্রিল দুই আপনারা দেখছেন একটু আগে দেখছেন হয়তো আমি এর আগে কয় তারিখে অ্যাপ্লাই করছিলাম আমার নিজেরও মনে নেই কিন্তু আপনারা তো একটা ভিডিওর মধ্যেই দেখতেছেন এগুলা তাই আপনাদের রেগুলার সমস্যা নেই আপনারা তো দেখে নিলেন কয়দিন হয়ে গেল ছয়টা চল্লিশ পিএম এক তো এটা আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন যে টার্ন অন অ্যাডস কীভাবে কী করবে সব এখানে দেখিয়ে দিচ্ছে আমরা এখন টার্ন অন অ্যাডস ক্লিক করে দিব অ্যান্ড uh, যেগুলো আছে এরকমই থাকবে অ্যান্ড নেক্সট ক্লিক করে দিব all of my existing videos I will choice তো আমি ওইটাতে ক্লিক থাকা অবস্থায় আবার মনিটাইজ অল করে দিলাম তো বন্ধুরা হয়ে যাচ্ছে আমাদের সকল ভিডিও মনিটাইজ অ্যান্ড এখানে আমাদেরকে একটা জিমেলও পাঠাইছে দেখেন যে ইউটিউব এটা প্রথমে ছিল এটা পাঁচ তারিখে ও আমরা যেটা করছিলাম তো পাঁচ তারিখে অ্যাপ্লাই করছিলাম তো হ্যাকিং সেটা হচ্ছে ইউর চ্যানেল হ্যাকিং ও technology has passed the one one K subscriber and four K public watch hour in last তো আপনারা তো জানেনই এখানে ওয়ান কে আর ফোর কে যেটা ইয়া এটা আর কিন্তু আমাদের কিন্তু দেখেন যে অ্যানালিটিক্সে দেখেন আমাদের অ্যানালিটিক্স হচ্ছে টু মিলিয়ন ভিউ একশো পঁয়তাল্লিশ K hour watch time and দেখতেই পারছেন চব্বিশ হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড মনিটাইজেশন তো মাত্র হইলো এখন থেকে ইনকাম হওয়া শুরু হবে আর কি তার মানে বুঝতে পারছেন আমাদের চ্যানেল দেখুন যে একদিনে একদিনে আমাদের চ্যানেলের ভিউজ কত দেখছেন এটা হচ্ছে দুই এপ্রিলের শনিবার দুই এপ্রিলের ভিউজ এটা দেখতে পারছেন এখানে এই দেখুন এটা হচ্ছে দেড় মিলিয়নের উপরে ভিউ পাইছি জাস্ট একদিনে তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণে ভাইরাল হয়ে গেছিলো আমার চ্যানেলটি আর এখানে এটা হচ্ছে যখন আমরা অ্যাপ্লাই করছিলাম সেদিনকের এরপরে এটা নতুন করে আজকে দিছে তো দেখা যাক কটার সময় দিছে এই যে ছয়টা বিশ পিএম তো এখন ছয়টা পঁয়তাল্লিশ পিএম পঁচিশ মিনিট আগে দিছে এটা আমাদেরকে তো এখানে বলতেছে congratulations your YouTube channel hacking ও technology has been accepted in to the YouTube partner program and is now able to monetize on YouTube to get start check দেওয়ার মানে ওদের ইয়া টিয়া দিয়ে দিছে যেখান থেকে আমি আরও মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত জ্ঞান পাবো তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আপনাদের সামনেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হলো আর আমার কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো তো আপনারা জানেনই দেখেন সবগুলোর মনিটাইজেশন অন দেখুন এগুলো কিন্তু সবগুলো মনিটাইজ ভাইরাল ভিডিও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভিডিও <coughs> হঠাৎ করে সবগুলো ভাইরাল গেছে তার মানে বুঝতেই পারছেন আর কোন ভিডিওগুলো ভাইরাল গেছে সেটাও দেখেন যে এসিও কিভাবে এসিও করবেন ভিডিওতে সাবস্ক্রাইবার সম্পর্কে যেগুলো ভিডিও বানাইছি সেই ভিডিওগুলোই কিন্তু ভাইরাল গেছে তার মানে ভাইরাল যাওয়ার ভিডিওগুলো ভাইরাল গেছে তো আশা করি আপনাদেরকেও শেখাইতে পারবো আপনাদেরকেও জানাইতে পারবো যে কীভাবে আপনাদের চ্যানেল গ্রো করবেন আর জাস্ট এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তাদের কতদিন টাইম লাগতে পারে আমি প্রায় এই পর্যন্ত আমার চারটি চ্যানেল মনিটাইজ হয়ে গেল তো প্রথম চ্যানেলটি একদিনে মনিটাইজ হয়েছে মানে আজকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি কালকেই হয়ে গেছে এরপরে আর একটা করছিলাম সেটা একদিন পরে হয়ে গেছে এরপরেরটাও একদিন পর আর আজকেরটাও তো দেখলেনি নিজে একদিন পর মানে মাঝখানে একদিন কিন্তু ফার্স্টের যেটা দিছিলাম আমি আমার ফান এডুকেশন ইউটিউব চ্যানেল আপনারা হয়তো জানেন সেটাতে কিন্তু জাস্ট যেদিন অ্যাপ্লাই করছি তার পরের দিনই মনিটাইজেশন অন হয়ে গেছে ওই সেম টাইমে তো এটা মাঝখানে একদিন টাইম নিয়ে নিছে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কেননা আপনারা জানেন কিভাবে এই তো আমি লাস্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন how to get one thousand subscriber on YouTube দু হাজার বাইশের ট্রিক তো এই ট্রিক ভিডিও প্লাস ইউটিউবিং করার যে video technology related video income related video কিন্তু আমার চ্যানেলে আসতে থাকে তাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার যদি ইন্টারেস্ট থাকে আমি মনিটাইজেশনের কথা বললাম হয়তো অনেকে বিশ্বাস করবেন না কেমনে এতগুলো চ্যানেল মনিটাইজ অন হতে পারে তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই আমি আমার আরেকটা চ্যানেল ঢুকি দেখেন আপনারা ওই চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন প্রায় বেশি সিরিয়াল তো এটা দেখেন এটা কিন্তু আমারই চ্যানেল তো এটাতে কিন্তু মনিটাইজেশন অন হচ্ছে মানে সব ক্রাইটেরিয়া পূরণ আপনাকে অন্য জায়গায় দেখাবো ওইটার ড্যাশবোর্ডে নিয়ে গেলে দেখুন তিন দিন আগে একশো কে ভিউ তিন দিন আগে তেত্রিশ কে নয় কে আটত্রিশ কে তো এগুলো কিভাবে ভাইরাল হচ্ছে আমার ভিডিওগুলো আমি কিন্তু যে টিপস বা ট্রিক্সগুলো ইউজ করতেছি সেই টিপস ট্রিক্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি হ্যাকিং টেকনোলজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখবেন এটাও দেখেন তিন দিন আগে একশো পাঁচকে তিন দিন দেখুন কি বলবো ভাইরাল ভাই যদি আপনারা আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে কনফার্ম তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে এই চ্যানেলের ড্যাশবোর্ড দেখাবো যেটাও পুরনো হয়েছে জাস্ট অ্যাপ্লাই করার জন্য বাকি আছে তো দেখুন আমি মনিটাইজেশনে চলে যাচ্ছি দেখুন দেখছেন সব কমপ্লিট আমি ইচ্ছা করলে এখনই যদি এটা অ্যাপ্লাই করি তাহলে এটা মনিটাইজেশন হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এই যে এই কয়টা ভিডিও জাস্ট এই কয়টা ভিডিও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা ভিডিও দিছি জাস্ট এই চ্যানেলটাতে তারই দেখুন যে আমার এটা কমপ্লিট মনিটাইজেশন অনের জন্য সব পূরণ হয়ে গেছে ক্রাইটেরিয়া তো বন্ধুরা সব আপনাকে দেখাবো দেখুন এটিও কিন্তু তেরো K view subscriber same just একটা ট্রিক এই ট্রিকগুলো আপনাকে অবশ্যই জানাবো যদি ট্রিকগুলো জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এটা জাস্ট একটা ভিডিও ছিল আর এরপরের ভিডিওতে আমি দেখাবো এটাতে আমি যেহেতু নিউ অ্যাডসেন্স খুলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তাই আপনারা যদি এই ভিডিওটা তো জাস্ট আগের আমার অ্যাডসেন্স খোলা ছিল সেটার উপর দিয়ে করেছি তো এই চ্যানেলটি যেটি আছে এটিতে অ্যাপ্লাই যখন করব আমি আজকে নইলে কালকের ভিতরে এই চ্যানেলটার জন্য অ্যাপ্লাই করব কিন্তু অ্যাপ্লাই করার সময় আমি যে ভিডিওটা বানাবো সেখানে আমি নতুন অ্যাডসেন্স করে ভিডিও বানাবো তো যারা নতুন অ্যাডসেন্স করে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমার এই পরের ভিডিওটি দেখবেন আমি কিভাবে নতুন অ্যাডসেন্স খুলে অ্যাপ্লাই করতেছি সেটি এই চ্যানেলে মনিটাইজেশন করার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন নইলে ভুলে যাবেন পরবর্তীতে আবার আমাকে আর খুঁজে পাবেন আমার চ্যানেল তাই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভালো ভালো ট্রিক পাবেন এখান থেকে আশা করছি আর ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আমার এখানে পেয়ে যাবেন তো একশো পাঁচকে ভিউ দেখতেই পারছেন তিন এপ্রিলে দিছি আজকে হচ্ছে ছয় এপ্রিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর এদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে সে দুটি ভিডিও দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আরও কানেক্টেড হতে পারেন ধন্যবাদ সবাইকে